হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং তো পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম হচ্ছে সিপিএ গ্রিপের অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন বা সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আলোচনা করেছিলাম আজকে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আলোচনা করব সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে তো ভিডিও ভিতরে আমি সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটি কথা অবশ্যই বলতে চাই যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে সেটি পৌঁছে যেতে পারে ওকে আরেকটি বিষয় দুঃখজনক সেটি হচ্ছে মোস্ট অফ দ্য ভিউয়ার্স বা অডিয়েন্স আমার যারা রয়েছে ইউটিউব চ্যানেলের ঠিক আছে তারা uh, অধিকাংশই ভিডিও uh, দেখে বাট সাবস্ক্রাইব uh, করে না নট সাবস্ক্রাইব দেখেন eighty eight percent eighty eight point seven percent এবং সাবস্ক্রাইব হচ্ছে ইলেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে তো তেমন কোনো পেমেন্ট করতে হয় না তাই না তো আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট বা কোনো সমস্যার বিষয় ডিসকাস করলে আমাদের কন্টেন্ট তৈরিতে আগ্রহ বাড়ে ঠিক আছে তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করাটা জরুরি তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি আমরা আজকে যে সাইটটিতে অ্যাফিলিয়েট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করব এই সাইটের নাম হচ্ছে নিটো প্রফিট আর ডট কম সাইটের লিঙ্ক আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার সেখান থেকে সাইটের লিঙ্কটি কালেক্ট করে নেবেন ওকে তো এটি এটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম আচ্ছা এরা এদের অফারগুলো দেখি একটু তো সব নিচে ওয়েবসাইট ইন্টারফেসের নিচে আসলে এখানে অফার্স দেখলে আপনারা দেখতে পারবেন এইখান থেকে অনেক হেলথ রিলেটেড প্রোডাক্ট রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে স্কিন রিলেটেড অনেক প্রোডাক্ট রয়েছে তারপর হচ্ছে ভিটামিন রিলেটেড অনেক প্রোডাক্ট রয়েছে তারপর হচ্ছে হেয়ার ফল সলিউশনের অনেক প্রোডাক্ট রয়েছে তো এখানে অনেক ওয়েট লস প্রোডাক্ট রয়েছে তো এখান থেকে এখান থেকে সবচেয়ে বেশি বা প্রফিটেবল যে নিচগুলো বা প্রোডাক্ট টপিকগুলো সেগুলো হচ্ছে ওয়েট লস এবং বডি বিল্ডিং এবং হেয়ার লস ঠিক আছে এই তিনটা টপিক নিয়ে বা নিশ নিয়ে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে সাকসেস হইতে পারবেন তো আমরা এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব এবং এখান থেকে কিভাবে অফার প্রমোট করব এবং কোন কোন কান্ট্রিতে অফার প্রমোট করব সেগুলো একটু দেখব ভিডিওটি একটু লম্বা হইতে পারে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন যাদের একেবারে হাতে সময় নেই তারা ভিডিওটি ওয়াচ লেটারে রেখে দেবেন পরবর্তীতে সময় করে এক সময় দেখে নেবেন অবশ্যই তো আমরা ভিডিওতে চলে যাচ্ছি আচ্ছা নিউজ প্রফিটে উপরে সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে ইউজার নেম দিতে পারবেন তারপর এখানে মেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তারপরে নিচে হচ্ছে আই হ্যাভ রিড এই টার্মস তাদের যে আপনি যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করবেন সেক্ষেত্রে এখানে আপনি একটা চিহ্ন দিয়ে দেবেন এবং নিচে যদি সেক্ষেত্রে আপনি কোনো অফার থাকে আপনার জন্য সেটি ইমেল আকারে আপনার কাছে পৌঁছে যাবে এখানে একটি চিহ্ন দিয়ে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি করতে খুবই সহজ ঠিক আছে এই এখানে কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল প্রয়োজন হয় না ঠিক আছে আপনারা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ইমেলটা চেক করে সেখান থেকে ইমেল থেকে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এরপরে আমরা লগ ইনে ক্লিক করবো সরাসরি লগ ইনে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো ওকে এটা হচ্ছে নিউটো প্রফিটের ড্যাশবোর্ড ঠিক আছে আচ্ছা তো এইখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অফার্স রয়েছে অফার্স আচ্ছা অফার্সে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি অফার নেম তারপর হচ্ছে ক্যাটাগরি তারপর হচ্ছে কান্ট্রি তারপর এখানে অ্যাপ্লাই রয়েছে আচ্ছা আপনাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে যে আপনি কোনটা নিশ নিটা নিয়ে কাজ করবেন বা কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ঠিক আছে আচ্ছা আমরা যদি এখান থেকে ওয়েট লস প্রোডাক্ট নিয়ে কাজ করি হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এখান থেকে ক্যাটাগরি থেকে ওয়েট লসটাকে সিলেক্ট করব এই ওয়েট লস তারপর হচ্ছে কান্ট্রি আমরা একটা কান্ট্রি সিলেক্ট করে নিব তো আমরা ইউনাইটেড স্টেট আপনারা চেষ্টা করবেন ইউনাইটেড স্টেট তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম তারপর হচ্ছে অস্ট্রেলিয়া তারপরে হচ্ছে জার্মানি কানাডা এই এই কান্ট্রিগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট ইউনিটি স্টেট সিলেক্ট করে দিলাম দেন অ্যাপ্লাই সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে আপনার ওয়েট লস প্রোডাক্ট দেখেন এইখানে ফ্যাট বার্ন অ্যাক্টিভ এটা হচ্ছে প্রোডাক্টের নেম আচ্ছা তারপর হচ্ছে এগুলো কোন কোন কান্ট্রিতে আর কি প্রমোট করতে পারবেন আপনি সেগুলো কান্ট্রি ফ্লাগ করে ইমেজ দেওয়া আছে এবং কমিশন হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট এবং অ্যাভারেজ কমিশন হচ্ছে thirty four point three zero okay তো এই প্রোডাক্টের এই প্রোডাক্টটা যদি সেল হয় সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টের থার্টি ফাইভ পার্সেন্ট কমিশন আপনি পাবেন ঠিক আছে আমি আগে বলে রাখি এটা কোনো সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ নেটওয়ার্ক নয় যেটার আপনাকে ক্লিকের মাধ্যমে বা পেইড পার ক্লিক মানে আর কি ক্লিক পার কস্ট মানে আপনাকে প্রতি ক্লিকের জন্য আপনাকে পেমেন্ট করবে এটা কিন্তু কখনোই আপনাকে পেমেন্ট করবে না বাট আপনি যদি সেল জেনারেট করতে পারেন সেক্ষেত্রে আপনাকে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন ঠিক আছে এটাই হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং এবং সিপি অ্যাফিলেট মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য ঠিক আছে তো আমরা এখন একটা প্রোডাক্ট সিলেক্ট করব বা একটা প্রোডাক্ট নিব যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেই প্রোডাক্টটাকে সিলেক্ট করার পরে আমরা এই প্রোডাক্টটাকে মার্কেটিং করব আচ্ছা মার্কেটিং স্ট্র্যাটেজির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট হচ্ছে ব্লগ রাইটিং বা আর্টিকেল রাইটিং বা ব্লগ পোস্ট রাইটিং আপনার ফ্রিতে আর্টিকেল তৈরি করতে পারেন ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনি আপনার প্রোডাক্টগুলোকে প্রমোট করতে পারেন বা মার্কেটিং করতে পারেন বা আর কি সেল জেনারেট করতে পারেন ঠিক আছে অথবা আপনাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে তো আমি সাজেস্ট করব যে ল্যান্ডিং পেজের চেয়ে আপনি একটা ফ্রি ব্লগ সাইট তৈরি করে নেবেন ঠিক আছে ফ্রি ব্লগ সাইটে বা ব্লগার বা গুগলের ব্লগার কি খুব সহজেই একটি ব্লগ সাইট তৈরি করা যায় আপনারা যারা কিভাবে একটি ব্লগ সাইট তৈরি করবেন যারা এখনও তৈরি করতে পারেন না আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখান থেকে কিভাবে ব্লগারের মাধ্যমে একটি ফ্রি ব্লগ সাইট তৈরি করবেন এই সে ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা খুব সহজে একটি ব্লগ সাইট তৈরি করতে পারবেন এবং নির্দিষ্ট একটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন আচ্ছা আমরা এখন এখানে আমরা এই ডিটেলস ডিটেলস অ্যাডভার্টাইজ ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করলে আমরা এই প্রোডাক্টের ডিটেলস দেখতে পারবো তো এটা হচ্ছে এই প্রোডাক্টের নেম ফ্যাডবার্ন অ্যাক্টিভ হ্যাঁ এটি একটি ওয়েট লস প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্টের ইমেজ দেওয়া আছে এবং এই প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়া আছে ঠিক আছে এবং কুকিজ হচ্ছে লাইফ টাইম সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কুকিজ হোয়াট ইজ কুকিজ বা কুকি কী জিনিস মনে করেন বা সে এক্সাম্পল স্বরূপ আপনি একটা ব্লগ রাইট করেছেন এই যে ফ্যাট বার্ন অ্যাক্টিভ নিয়ে এই প্রোডাক্টটা নিয়ে তো এই প্রোডাক্টটা নিয়ে যখন আপনি একটা আর্টিকেল রাইট করবেন এবং সেখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি দিবেন ঠিক আছে যখন অডিয়েন্স আপনার এই অ্যাফিলিয়েট লিঙ্কটাকে ক্লিক করবে ঠিক আছে সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সে যদি প্রোডাক্টটা কিনতে না পারে বা সেদিন যদি প্রোডাক্টটা না কিনে এক সপ্তাহ এক মাস এক বছর ঠিক আছে যতদিন পর্যন্ত সে ব্রাউজারের কুক ক্লিয়ার করবে না বা হিস্টোরি ক্লিয়ার করবে না সেক্ষেত্রে আপনার অ্যাফিলিয়েট কমিশনটি আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটাই হচ্ছে কুকি লাইফ টাইম সিস্টেম অনেকেই জানেন না যে কীভাবে কুকি লাইফ টাইম এই জিনিসটা কী আপনাদের একটু বোঝার বোঝার সুবিধার্থে এটা আমি দিয়ে দিলাম আর একটা নিচে নিচে আসলে দেখতে পারবেন যে এখানে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে ওকে এখানে হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে যদি আপনি প্রমোট করতে চান সেক্ষেত্রে আপনাকে এই লিঙ্কটা ব্যবহার করতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে অস্ট্রিয়া তারপর হচ্ছে Belgium Canada Denmark Finland France Germany Greek Hungary Netherland Norway United Kingdom United State এই কান্ট্রিগুলোতে যখন আপনি প্রমোট করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে এই লিঙ্কগুলো ইউজ করতে হবে ঠিক আছে তো আপনারা যে কান্ট্রি টার্গেট করে কাজ করবেন সেই সেই লিঙ্কগুলো আপনারা কপি করে রাখবেন বা সেই লিঙ্কগুলো আপনারা আপনাদের ব্লগের ভিতরে বা আর্টিকেলের ভিতরে ই ব্যবহার করবেন ঠিক আছে তো এরপরে আরেকটি প্রোডাক্ট দেখি এখান থেকে থার্টি পার্সেন্ট সবচেয়ে বেশি কমিশন কোনটা forty percent forty thirty thirty thirty forty পার্সেন্টই হাইস্ট ঠিক আছে তো এখানে দুইটা ফর্টি পার্সেন্ট কমিশন রয়েছে এটা একটা আর হচ্ছে এটা একটা আচ্ছা আমরা দুইটা প্রোডাক্ট দেখি এটা হচ্ছে যে কিটো এটা এটা হচ্ছে প্রায় হ্যাঁ ফর্টি পার্সেন্ট প্রায় চল্লিশ ডলারের মতন কমিশন আপনি পাবেন অ্যাভারেজ কমিশন ঠিক আছে তারপর এটাও এটা হচ্ছে সাতচল্লিশ ডলার প্রায় ফর্টি পার্সেন্ট কমিশন বা চল্লিশ ডলার কমিশন একটা প্রোডাক্ট সেল হলে আপনি এখান থেকে প্রায় চল্লিশ ডলারের মতন পাবেন ঠিক আছে ওকে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই অফারগুলো প্রমোট করবো কীভাবে ঠিক আছে তো আকার অফারগুলো প্রমোট করার জন্য আমাদের সর্বপ্রথম আমি বললাম যে আপনাদেরকে ব্লগ সাইট তৈরি করতে হবে ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো কীভাবে আপনার ফ্রিতে ব্লগ সাইট তৈরি করবেন তো আমি এখান থেকে জাস্ট গুগলে সার্চ করবো হচ্ছে blogger in blogger sign in এখানে ব্লগার সাইন ইনে ক্লিক করার পরে আচ্ছা আমরা ব্লগার সাইন ইন এখান থেকে ওকে আমরা এখান থেকে মেলটা সিলেক্ট করে দিলাম আপনারা যে কোনো একটা ব্লগ তৈরি করে নেবেন ঠিক আছে আর ব্লগের অ্যাড্রেসগুলো নেমগুলো আপনারা মনে করেন যে আপনারা হেলথ রিলেটেড বা এগুলো তো হেলথ রিলেটেড প্রোডাক্ট তাই না তো আপনাকে অবশ্যই যেন সেটা ওয়েবসাইটের বা আপনাদের ব্লগ সাইটের যে ফ্রি সাবডোমেন দিয়ে যে আপনারা যে ব্লগ সাইটে তৈরি করবেন সেটা যেন অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হয় মনে করেন যে আপনি health related product offer promote করতেছেন বাট আপনি সাইটের নাম দিচ্ছেন ডিজিটাল মার্কেটিং ঠিক আছে তো এটা কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েট মার্কেটিং নয় আমি জাস্ট আপনাদের এক্সাম্পল স্বরূপ হিসাবে আপনার উদাহরণস্বরূপ হিসাবে আমি জাস্ট দেখাই দিচ্ছি যে কীভাবে আপনার একটা ব্লগ তৈরি করবেন বা আর্টিকেল তৈরি করবেন বা প্রোডাক্ট একটা প্রমোট করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য তৈরি করছি ঠিক আছে তো এইখান থেকে জাস্ট আপনারা যে নিউ পোস্টে ক্লিক করবেন নিউ পোস্টে ক্লিক করার পরে এখানে রয়েছে টাইটেল ঠিক আছে টাইটেল তারপর হচ্ছে এখানে হচ্ছে পরে ওকে তো তাহলে আমরা এইখান থেকে এই যে ফ্যাট বার্ন অ্যাক্টিভ আমরা এটা নিয়ে এটা নিয়ে গুগলে সার্চ করব ঠিক আছে তো গুগলে সার্চ করার পরে আপনারা এখান থেকে ইমেজে চলে আসবেন আচ্ছা তো ইমেজে চলে আসার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেজ রয়েছে ঠিক আছে তো এইখানে প্রত্যেকটা ইমেজের কিন্তু নিচে দেখবেন একটা করে ওয়েবসাইটে অ্যাড্রেস রয়েছে ঠিক আছে যেমন এটার একটা রয়েছে এটার একটা রয়েছে তারপরে হচ্ছে ওকে তারা রিভিউ দিয়েছে ডিসক্রিপশন আচ্ছা এইখানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে ব্লগ এইখানে প্রোডাক্টের রিভিউ দিয়েছে আর কি প্রোডাক্ট রিভিউ পেজ সাইট হিসেবে তারা ব্যবহার করেছে বাট আমরা এটা একটা ব্লগ সাইট খুলব যেটাতে যে ফ্যাট বার্ন প্রোডাক্টটা নিয়ে আর্টিকেল রয়েছে এখন দেখেন এখন হেলথ অ্যান্ড ফিটনেস এটা নিয়ে একটি ব্লগ বা আর্টিকেল তৈরি করা রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা জাস্ট uh, এটা হচ্ছে ফেড বার্ন সাপ্লিমেন্ট আপনাদেরকে একটি টুলসের uh, সাথে পরিচয় করাই দেব ঠিক আছে সেটি হচ্ছে গুগলে যে সার্চ করবেন হচ্ছে এই সুপার টুলস ঠিক আছে এই সুপার টুলস এই যে দেখেন এই সুপার টুলস আমি এটি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব আপনারা এই টুলসের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পাবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে এই টুলসটা কালেক্ট করে নেবেন এই টুলসটা আপনাদের খুব প্রয়োজন পড়বে হ্যাঁ তো এইখান থেকে আমি জাস্ট সাইন ইন করে নিচ্ছি ওকে ওকে তো এখন আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব এই প্রোডাক্ট এই প্রোডাক্টের নেমটা আমরা কপি করে নেব ওকে জাস্ট আমরা এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে এসিও তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল আমরা এই টুলটাতে চলে আসবো এই টুলটাতে চলে আসার পরে কিওয়ার্ড রিসার্চ টুল হ্যাঁ আমরা এইখান থেকে জাস্ট আমরা এই প্রোডাক্টের নেমটা দিব এবং আই এম নট রোবট এটাতে ক্লিক করব করার পরে এখানে সার্চে ক্লিক করব আচ্ছা সার্চে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মান্থলি সার্চ ভলিউম হচ্ছে বারোকে মানে প্রায় বারো হাজার মানুষ এই প্রোডাক্টের নেমটা দিয়ে সার্চ করে এবং পেইড কম্পিটিশন হাই অনেক সিপিসি হচ্ছে zero point seven six okay then এইখানে আমাদেরকে কিওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি তো কিওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা কি বুঝতে পারবো যে দেখেন এইখান থেকে আপনারা সবসময় এখান থেকে লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন দেখেন ফ্যাট বার্ন অ্যাক্টিভ বাই তারপর হচ্ছে ফ্যাট বার্ন অ্যাক্টিভ এখানে অনেক কিওয়ার্ড রয়েছে fat burn active Amazon fat burn active Australia তার মানে দেখতে তার মানে আমরা অস্ট্রেলিয়া টার্গেট করে কাজ করতে পারি অস্ট্রেলিয়া কান্ট্রি টার্গেট করে কাজ করতে পারি তারপর হচ্ছে fat burn active before and after ঠিক আছে তো এটাতে হচ্ছে আমরা ট্যাগগুলোর মাধ্যমে জানতে পারলাম যে আসলে অনলাইন বা সার্চ ইঞ্জিনে মানে মানুষেরা কিভাবে বা কি কি কিওয়ার্ড দিয়ে আর কি এই সার্চ করতেছে বা এই প্রোডাক্টটাকে সার্চ করতেছে ঠিক আছে তো এরপরে আসতেছে হচ্ছে আমরা এখান থেকে YouTube YouTube keyword tools YouTube title আচ্ছা এখান থেকে আমরা ইউটিউব এআই আচ্ছা এখানে আমরা ইউটিউব টাইটেল জেনারেটর আচ্ছা এখান থেকে আমরা জাস্ট ওই প্রোডাক্টের নেম পেস্ট করে দেব এবং জেনারেটে ক্লিক করব তো এখানে এখানে দেখেন পাঁচটা টাইটেল রয়েছে the ultimate guide to burning fat first ঠিক আছে the secret burning more fat in less time okay how to burn more fat in less time তারপর হচ্ছে আমরা এগুলো যদি এগুলো যদি টাইটেল হিসেবে ব্যবহার করতে চাই হ্যাঁ ঠিক আছে মানে ব্লক টাইটেল হিসেবে ব্যবহার করতে চাই তো সেক্ষেত্রে আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারি ঠিক আছে how to burn more calories faster without dieting ঠিক আছে তো আমরা এইখানে প্রোডাক্টটার সাথে ওয়েট লস প্রোডাক্ট ঠিক আছে তো আমরা এটি প্রোডাক্টটার ইমেজটা এখান থেকে জাস্ট আমরা ইমেজটাকে ডাউনলোড করে নেব ইমেজটা ডাউনলোড করার জন্য আমাদের যে এই যে নিচে চলে আসবে রিসোর্স ইমেজ যে দেখেন ইমেজ এটা এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ইমেজগুলো এই প্রোডাক্টের যতগুলো ইমেজ রয়েছে এগুলো সবগুলো ডাউনলোড হয়ে যাবে আমরা স্টাডি ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নিলাম এবং এখানে হচ্ছে ব্যানার রয়েছে এই ব্যানারগুলো আমরা ডাউনলোড করে নিলাম তারপরে হচ্ছে মেইলিং আচ্ছা এটাকে এখানে আপাতত প্রয়োজন নাই ঠিক আছে ওকে তাহলে আমরা এগুলোর এটা হচ্ছে দেখেন হাউ টু ইউজ আমরা বিভিন্ন সাইটগুলো দেখলে বা যা এগুলো নিয়ে আর্টিকেল লিখেছেন বা আর্টিকেল তৈরি করা হয়েছে ঠিক আছে সেগুলো নিয়ে আমরা দেখেন এখানে যারা আর্টিকেল তৈরি করছে যে fat burn supplement that will help you your weight loss এটা হচ্ছে তার ব্লগের টাইটেল ঠিক আছে তো আমরা এগুলোকে নিতে পারি ঠিক আছে তারপর হচ্ছে সে ব্লক লেখছে এখান থেকে এই প্রত্যেকটা প্রোডাক্টের নিয়ে তারা কাজ করছে ঠিক আছে তো আমরা এগুলো স্কিপ করে যাব আমরা জাস্ট এখান থেকে অলে চলে যাব অলে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা নিচে চলে আসব আমরা ব্লক খুঁজবো দিনে চলে যাই দেখি কেউ লিঙ্ক দিনে ব্লকের লিঙ্ক শেয়ার করেছে কিনা তো আমরা এটা এটাকে আমরা সিলেক্ট করতেছি আমরা পাঁচ নাম্বার যে টাইটেলটা আমাদেরকে দিয়েছে এটাকে আমরা কপি করতেছি জাস্ট কপি করার পরে এখানে ব্লক টাইটেল হিসেবে দিব আমরা এটা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি এই পোস্টগুলো কপি করতে পারবো কি না ঠিক আছে তো এখন আমরা এই টুলসটাকে কাজে লাগাইতে পারি এআই হ্যাঁ তো এইখান থেকে আমরা জাস্ট আবার এই ট্যাগটিকে কপি করে নিব কপি করে নেওয়ার পরে এইখান থেকে আউটলাইন জেনারেটর আউটলাইন জেনারেটরে যাওয়ার পরে এইখান থেকে আমরা এটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে জেনারেটে ক্লিক করব জেনারেটে ক্লিক করলে আমাদের এখান থেকে পাঁচটা আর কি আউটলাইন দিবে তো introduced topic of natural weight loss supplement fat burn active in particular okay ঠিক আছে তো এইখান থেকে আমাদেরকে টপিকগুলো দিয়েছে এই টপিকগুলো নিয়ে আমরা এই দেখেন এখানে discuss the benefit of using fat burn active as a weight loss supplement ঠিক আছে তো এগুলো আমরা যদি ট্রাই করি সেক্ষেত্রে আমরা এখান থেকে এগুলো নিয়েও কাজ করতে পারি বা এইগুলো টাইটেল দিয়েও এইগুলোই মানে আর কি আউটলাইন গুলো দিয়েও কাজ করতে পারি তো আমরা এখান থেকে আর্টিকেলটা রিরাইট করব তো এখান থেকে আমরা রিরাইট আর্টিকেলটা ওপেন করব এই যে এখান থেকে টেক্সট টেক্সট থেকে আর্টিকেল রিরাইটার এখানে পাঁচশো ক্যারেক্টার আমরা রিরাইট করতে পারবো তো এইখান থেকে আমরা যদি এইটাকে আমরা রিরাইট করি কারণ কোনো সেন্টেন্স তো আমরা ডিরেক্টলি কপি কপি করতে পারি না তাই না তো এখান থেকে আমরা জাস্ট কপি করে নিয়ে এসে পেস্ট করে দেবো পেস্ট করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা রিরাইটে ক্লিক করব রিরাইটে ক্লিক করলে এইখানে দেখেন আমরা জাস্ট একটু ওয়েট করতে হবে রিরাইটিং হচ্ছে ওকে আমাদের রিরাইট হয়ে গেছে ঠিক আছে ওকে জাস্ট আমরা এটাকে কপি করলাম কপি করার পরে আমরা এই পোস্ট এটাকে পেস্ট করে দেবো ঠিক আছে আচ্ছা পেস্ট করে দেওয়ার আগে আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে একটি ইমেজ আপলোড করতে হবে তো ইমেজটা আমরা যে ডাউনলোড করেছি আচ্ছা এখান থেকে আমরা ইমেজটা যে আমাদের এই যে ইমেজগুলো যে রয়েছে এইটাকে আমরা স্ট্যাক করে নিই ইমেজ কার্ড আমরা এটা ডেস্কটপে নিয়ে নিই okay desktop just আমরা এটাকে এক্সট্রাক্ট হেয়ার এখান থেকে আমরা এটাকে আনজিপ করলাম আচ্ছা ওকে আমরা এখানে প্রফেশনাল যে ইটা রয়েছে এখান থেকে আমরা একটা প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করব কোন ইমেজটা ভালো হচ্ছে ভালো লাগছে সেটা দেখবো আমরা আচ্ছা আমরা এই এই ইমেজটা এই ইমেজটাকে সিলেক্ট করতেছি এই ইমেজটা আমরা আমাদের ব্লগে দিব ঠিক আছে তো এর জন্য আমরা এখান থেকে জাস্ট এই insert image upload from computer আচ্ছা কম্পিউটারে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা choose a file choose a ফাইলে যাওয়ার পরে এখান থেকে প্রফেশনাল প্রফেশনাল যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট ইমেজটা সিলেক্ট করব এখান থেকে ইমেজটা আপলোড হবে ইমেজটাকে আপলোড করার পরে জাস্ট সিলেক্ট করার পরে আমরা এটা এখানে দিয়ে দেব ঠিক আছে তো ইমেজটা কত বড় সাইজের হবে মিডিয়াম লার্জ আমরা মিডিয়াম রাখতেছি আচ্ছা এখানে অল্টারনেটিভ টেক্সট টেক্সটটা কি হবে হ্যাঁ টেক্সটটা হবে হচ্ছে আমাদের প্রোডাক্টের নেম হ্যাঁ এখানে আমরা টেক্সট এখানে প্রোডাক্ট নেমটা দিয়ে দেবো fat burn active weight loss product আমরা এখান থেকে জাস্ট আমরা এখানে অল্টারনেটিভ টেক্সট এইটা দিয়ে দিব ওকে এটা হবে text title title text okay আর এখানে অল্টারনেট টেক্সটে এইখানে আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা চাইলে আপনারা প্রমোট করতে পারেন এইখানে ইমেজের ভিতরে তো এইখান থেকে আপনারা যদি অস্ট্রেলিয়াকে করেন তাহলে এখান থেকে জাস্ট আপনারা এই লিঙ্কটা কপি করবেন যে কপি লিঙ্ক এখান থেকে কপি হয়ে গেছে কপি হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবো ওকে জাস্ট আপডেটে ক্লিক করব ঠিক আছে তাহলে কি হবে কেউ যদি আমাদের ইমেজটিতে ক্লিক করে তাহলে সেক্ষেত্রে আমরা সে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা তারা পেয়ে যাবে এবং আমরা সেখান থেকে সেল জেনারেট করতে পারবো ঠিক আছে তো এইভাবে আপনারা পুরো আর্টিকেলটা ফিল আপ করবেন মানে একটা আর্টিকেল সম্পূর্ণ কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করবেন যে এই প্রোডাক্টের উপকারিতা কি এই প্রোডাক্টটি ব্যবহার করলে কি কি উপকারিতা সে পাবে বা কি কি বেনিফিট পাবে ঠিক আছে এটা বোঝানোর চেষ্টা করবেন এই পোস্টটার ভিতরে এবং সুন্দর একটি টাইটেল দিবেন যে টাইটেলটার কারণ যে টাইটেলটা দেখলে মানুষ এই পোস্টটা ওপেন করে ঠিক আছে তারপর আমরা বাকি আচ্ছা এখান থেকে আমরা জাস্ট বাকি পোস্টটা এখান থেকে জাস্ট রিরাইট করে দিয়ে দিই তো আমি রিরাইট করতে রিরাইট করে এখানে পেস্ট করতেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি একটু ভিডিওটা পোস্ট করতেছি পোস্ট করে রিলাইট করে তারপরে আপনার আবার এগিয়ে আসতেছি এখান থেকে রিভিউগুলো এগুলো এখান থেকে রেড করে দেবেন আচ্ছা এখান থেকে এটা বোল্ড করে দিবেন এখান থেকে এটা রেড করে দিবেন ওকে এখন নিচে হচ্ছে ওয়াডার নাও ওয়াডার নাও ওয়াডার নাও একটা বটন বা একটা ইমেজ আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আর একটা বিষয় সেটা হচ্ছে কি যতগুলো ইমেজ আপনারা ডাউনলোড করছেন না হ্যাঁ এই ইমেজগুলো আপনারা এই এই পোস্টের বা ইমেজের মাঝখানে বা এই এই কন্টেন্টটা বা এই আর্টিকেলটার ভিতরে আপনারা এই ইমেজগুলো দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যেমন এইখানে একটা ইমেজ আপলোড করে দিতে পারেন এই যে ইমেজ আপলোড করুন কম্পিউটার চুজ ফাইল এখান থেকে আপনারা এই আমরা এই ইমেজটাকে আপলোড করে দিতে পারি ইমেজটাকে আপলোড করে দিলাম এখান থেকে ওকে সিলেক্ট করে দিলাম হ্যাঁ জাস্ট এটাকে দিয়ে দিলাম ওকে এই ইমেজটার ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সট টাইটেল টেক্সট টাইটেল এটা টেক্সট টাইটেলটা তো হচ্ছে আমাদের প্রোডাক্টের নেম এই এটাকে আমরা টেক্সট টাইটেল হিসেবে ইউজ করতে পারি টেক্সট সরি টাইটেল টেক্সট এখান থেকে এটা দিয়ে দিলাম এবং এখানে আপনারা অন্য কান্ট্রির অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করতে পারেন যেমন আমি অস্ট্রেলিয়াতে করলাম তারপর আমি এখানে এখানে ভাবছি এখানে আমরা ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডমের লিঙ্কটা আমরা এখানে ব্যবহার করতে পারি পেস্ট ওকে আপডেট ওকে করে দিলাম তারপরে আপনারা এখানে দুইটা ইমেজ ব্যবহার করা হয়েছে অলরেডি আচ্ছা দুইটা ইমেজ ব্যবহার করলে হবে এখন আমাদের এখানে ওয়াডার নাও ওয়াডার নামের একটা ইমেজ লাগবে তো আপনারা এইখান থেকে জাস্ট আপনারা গুগলে সার্চ করবেন order order now order now logo বা ওয়ার্ডার নাম বটন আইকন বা ওয়ার্ডার নাম আইকন ঠিক আছে ওয়ার্ডার নাম আইকন এই যে এখান থেকে যেটা আইকন আপনাদের পছন্দ হয় সেই আইকনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমার যদি এখান থেকে যদি এই ইমেজটাকে ডাউনলোড করে নিই ঠিক আছে এই ইমেজটাকে ডাউনলোড করে নিই এখান থেকে সেভ ইমেজ আমার ডেস্কটপে এটা সেভ করে নিই এখান থেকে ওয়ার্ডার ওকে দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে চলে আসবো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে আপলোড আপলোড করার পরে ফাইল নাও বাটন ওকে তা আমরা এটাকে একটু স্মল করে দেব ঠিক আছে এখানে আমাদের প্রোডাক্টের নেম হবে তারপর এখান থেকে আপনাদের চাইলে অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজ করতে পারেন ওকে দেন আপডেট আচ্ছা এখন এখন যেটা করবেন এই এর ভিতরে ওয়ার্ডার নামের ভিতরে আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন এই ইমেজটাকে সিলেক্ট করবেন এই ইমেজটাকে সিলেক্ট করার পরে যে যে কান্ট্রিটাকে টার্গেট করতেছেন বা যে যে কান্ট্রিটাকে টার্গেট করে আপনারা এই প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন সেই কান্ট্রির অ্যাফলেট লিঙ্কটা আপনারা কপি করবেন আগে ঠিক আছে যেমন আমরা যদি ইউনাইটেড কিংডমের বা ইউনাইটেড স্টেটের যদি আমরা কপি করি ঠিক আছে যেমন এই লিঙ্কটাকে আমরা এখানে দিতে যাচ্ছি ওকে তারপরে এই যে ওয়ার্ডার নাও যে আইকনটা রয়েছে এটাকে সিলেক্ট করার পরে এই যে উপরে দেখবেন যে ইনসার্ট অর ইডিট লিঙ্ক এইখানে আসার পরে আমরা জাস্ট কি করব পেস্ট এইখানে আমরা জাস্ট এই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করে দেব এটাকে পেস্ট করে দেব এবং open this link in new window ঠিক আছে তো এইখান থেকে আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই করে দেব ঠিক আছে ওকে তাহলে আমাদের যখনই কোনো বায়ার বা যে আগ্রহী প্রোডাক্টটা কিনতে যাচ্ছে সে সে যদি এই ওয়ার্ডার নামে ক্লিক করে তখন একটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে এবং আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কে সে প্রবেশ করবে এবং আমরা সেল জেনারেট করতে পারবো ঠিক আছে ওকে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আপনারা যদি কোনো জায়গা থেকে আর্টিকেল সম্পূর্ণ পুরোপুরি কপি করেন আপনারা যদি এত কষ্ট নাও করতে চান সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ ওয়ে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এইখানে সর্বার সবার শেষে বা যে কোনো এক জায়গায় বা সবার লাস্টে যে কোনো এক জায়গায় এইখানে লিখে দিবেন যে article articles main articles link অথবা মেইন আর্টিকেল আচ্ছা অথবা আর্টিকেল সোর্স লিঙ্ক যদি দিয়ে দিই আর্টিকেল সোর্স লিঙ্ক দিয়ে আমরা এখান থেকে জাস্ট যে ওয়েবসাইট থেকে আমরা এটাকে নিয়ে আসছি সেই ওয়েবসাইটের হ্যাঁ সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে জাস্ট কপি করব কপি করার পরে এটা একটা ইউআরএল শর্টনার দিয়ে হ্যাঁ ইউআরএল শর্টনার দিয়ে এটা শর্ট করব ঠিক আছে ইউআরএল শর্টনার দিয়ে আমরা এখান থেকে একটা শর্ট করবো তো এইখান থেকে আমরা টিনি ইউআরএল ইউজ করতেছি টিনি ইউআরএল দিয়ে আমরা এটাকে শর্ট করে ফেলি just make URL short okay just copy করলাম কপি করার পরে এই পোস্টের ভিতরে আমরা এখান থেকে এটা পেস্ট করে দিলাম ওকে আচ্ছা আমাদের পোস্ট রেডি এখন হচ্ছে পোস্ট লেভেল এটা হচ্ছে পোস্ট লেভেলে কি হবে পোস্ট লেভেলে এখানে হবে হচ্ছে ওয়েট লস্ট প্রোডাক্ট ঠিক আছে আমরা এখানে এইখান থেকে আমরা যে ক্যাটাগরিটা এটা হচ্ছে ওয়েট লস প্রোডাক্ট আমরা এখানে লেভেল এই পোস্টের ভিতরে লেভেলের জায়গায় আমরা এটা ওয়েট লসটা দিয়ে দেবো ঠিক আছে ওয়েট লস দেওয়ার পরে এখান থেকে লোকেশন লোকেশন কিছু করবেন না ঠিক আছে রিডার কমেন্ট অ্যালাউ থাকবে লোকেশন কিছু করবেন না পারমালিঙ্ক ওকে ঠিক আছে সব কিছু ঠিক থাকবে আর তেমন কোনো কিছু নাই তারপরে এইখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন এইখানে আমরা জাস্ট কাশাটা রাখবেন এইখানে কাশাটা রাখার পরে এখানে কন্ট্রোল চাপে ধরে কন্ট্রোল চাপে ধরে এফ দিলে ফাইন্ড অপশন চালু হবে ঠিক আছে তো ফাইন্ড অপশন চালু হওয়ার পরে এইখানে আপনারা যদি ওয়েট লস্ট প্রোডাক্ট লেখেন বা ওয়েট লস্ট কথাটা লেখেন ঠিক আছে তাহলে এই আর্টিকেলটার ভিতরে বা এই পোস্টার ভিতরে যতগুলো জায়গায় ওয়েট লস্ট কথাটা রয়েছে সেগুলো হাইলাইটেড হয়ে যাবে যে হাইলাইটেড ওয়েট লস্ট যে হাইলাইটেড ওয়েট লস্ট ঠিক আছে যতগুলো জায়গায় এই যে দেখেন যে weight loss weight loss weight loss weight loss এই জায়গাগুলোকে আপনারা আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এখন আমি যদি চাই যে এইখানে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করব তাহলে আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি জাস্ট এইখান থেকে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটাকে কপি করব জাস্ট অস্ট্রেলিয়া ক্যানাডা আমি ক্যানাডা লিঙ্ক ইউজ করব কপি লিঙ্ক কপি লিঙ্ক করার পরে এইখান থেকে আমরা জাস্ট এই যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করার পরে এইখানে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দেবো ওপেন নিউ ট্যাব দিয়ে অ্যাপ্লাই করে ওকে তাহলে এখানে আমরা যে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা রয়েছে তারপরে আমরা অন্য একটা কান্ট্রি ইউজ করি just Germany Greek Hungary Ireland Korea Canada Belgium Austria Netherland আছে আমরা নেদারল্যান্ডের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে শেয়ার করি তো এইখান থেকে আমরা জাস্ট এইটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এইখানে জাস্ট ইনসার্ট লিঙ্কে যায় এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে ওখানে নিউটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দেবো তাহলে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো এই পোস্টের ভিতরে চলে আসছে যখন এই এই ওয়েট লস্টের জায়গায় ক্লিক করবে তখন তারা নতুন ট্যাবে ওপেন করবে ট্যাবে চলে যাবে এবং তারা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে প্রোডাক্টটা বাই করে ফেলবে ঠিক আছে তারপরে আমরা জাস্ট কী করবো সিম্পলি পাবলিশ করে দেবো এই পোস্টটাকে ঠিক আছে এই পোস্টটা পাবলিশ করার পরে আপনাদের এখনও কাজ শেষ হয় নাই এই পোস্টটাকে পাবলিশ করার পরে আপনারা জাস্ট আমরা যদি ভিউ ব্লগে ক্লিক করি দেখেন এইখানে আমাদের প্রোডাক্টটা চলে আসছে ওকে এই যে দেখেন আমরা যখন এই ইমেজে ক্লিক করব দেখবেন আমাদের এই যে লিঙ্কগুলো এই দেখেন এই যে লিঙ্কগুলো এই লিঙ্কগুলোতে ক্লিক করলে আমরা এই লিঙ্কগুলোতে এখন এখানে প্রবেশ মানে হবে না বাট এই যে দেখেন সরাসরি আমাদের ল্যান্ডিং পেজে চলে আসছে মানে তাদের যে ওয়েবসাইট থেকে বা ইউটিউব প্রোফিটের যে ল্যান্ডিং পেজ রয়েছে তৈরি করা landing page building landing page সেই ল্যান্ডিং পেজে চলে আসছে এবং সেখান থেকে তারা পারচেস করতে পারবে ঠিক আছে ওকে তো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি বা মার্কেটিং স্ট্র্যাটেজি বা অ্যাফিলিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজি এভাবে খুব সহজে আপনারা ব্লগ রাইটিংয়ের মাধ্যমে যেমন ওয়ার্ডার নাও ওয়ার্ডার নামে ক্লিক করলে দেখেন ওয়ার্ডার নামে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্কে চলে গেছে ওকে তো এটা হচ্ছে সিস্টেম আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আর্টিকেল সোর্স লিঙ্ক এটা যদি ব্যবহার করে আপনারা যদি কারো ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট কপি করে নিয়ে আসেন ফুললি সেক্ষেত্রে আপনার কোনো কপিরাইট ইস্যু করবে না বা কোনো সমস্যা হবে না ঠিক আছে কারণ আপনি তাদের সোর্স লিঙ্ক দিয়েছেন বা যেখান থেকে আপনি এই আর্টিকেলটি পেয়েছেন সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো এভাবে খুব সহজে আপনারা আর্টিকেল রাইটিংয়ের মাধ্যমে বা ব্লগ রাইটিংয়ের মাধ্যমে বা ফ্রি একটি ব্লগ সাইটের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলোকে মার্কেটিং করতে পারেন হ্যাঁ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো এটা হচ্ছে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাডমিশন চলছে এবং আমাদের কিছু সার্ভিস রয়েছে যেমন এই সার্ভিসে যদি আমরা ক্লিক করি তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউটিউব প্যাকেজ বা YouTube channel monetization full package তারপর হচ্ছে যে কোনো account wallet account PM Skrill PayPal perfect money এগুলো ফুল ভ্যারি ফুললি ভেরিফাইড অ্যাকাউন্টগুলো আমরা সেল করতেছি ঠিক আছে এখানে অর্ডার করতে ইনরোল অর্ডার uh, করতে পারেন আপনারা তারপর হচ্ছে ডোমেইন হোস্টিং আমরা সেল করতেছি এবং এটি ওয়ার্ডপ্রেস ব্লক সাইট বা ওয়ার্ডপ্রেস uh, যে কাস্টম ডোমেন দিয়ে ডট কম ডোমেন দিয়ে যে ওয়েবসাইটগুলো রয়েছে বা শপিফাই ওয়েবসাইটগুলো রয়েছে বা ই কমার্স ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো আমরা তৈরি করে দিচ্ছি তো এর জন্য আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে আমাদের সার্ভিস আরও অনেক নতুন নতুন সার্ভিসগুলো এখানে অ্যাড হবে আপনারা চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ফ্রিলান্স আলিমন ডট কম ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে আমি চেষ্টা করব যে অ্যাফিলেট এর সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ